আজকে আমরা লিঙ্কডিনের কিভাবে একটা পোস্ট করতে হয় আর কিভাবে আমরা জব সার্চ করে নিয়ে আসতে হবে এখানে প্রচুর পরিমাণ জব আছে বাট কিভাবে আমার স্কিলের সাথে মিল কইরা জব সেই জবটা আমরা নিয়ে আসতে পারি বা খুঁজে বের করতে পারি তার উপরে আমরা আজকে কি করব লিঙ্কডিনের ক্লাস করব স্যার আমি তাহলে আপনার প্রোফাইলটা এখন আমার প্রোফাইলেই দেখাই কিছুক্ষণ তারপরে না হয় আপনার প্রোফাইলে দেখাচ্ছি ওকে তাহলে আমি স্টপ আচ্ছা স্যার থ্যাংক ইউ স্যার দেখে স্যার খেয়াল রাখেন যদি কোথাও আপনার এই জায়গাটার লিকেন্স থাকে তাহলে আমাকে বইলেন আমি ঠিক করে দেব ঠিক আছে স্যার আজকে যারা শিখাবেন তো এই পোস্টার পোস্টার এই বায়ার হান্ট তো এটা হয়তো মিল থাকবে আচ্ছা। হ্যাঁ কত কম সেটা মিল পাইনি আমি মানে ওই ওই অপশনগুলো খুঁজে পাচ্ছি বুঝতে পারছি আসেন এখন দেখেন আমরা আমি আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট ওপেন করি ওপেন করার পরে আমি লিঙ্কডিন অ্যাকাউন্ট দিলাম এটা আচ্ছা প্রথম নাম্বার কি করতে হইব আমার একটা লিঙ্কডিন পোস্ট ক্রিয়েট করতে হইব লিঙ্কডিন পোস্ট ক্রিয়েট করার জন্য আমি ক্যানভাতে গেলাম ক্যানভাতে গিয়ে আজকে নেটওয়ার্কটা প্রচুর স্লো প্রচুর স্লো আচ্ছা ক্যানভাটা ডাউনলোড হোক আচ্ছা এখন আমি একটা বিষয় আপনাদের এই জায়গা থেকে লিঙ্কডিন অনলাইন লিঙ্কডিন ওপেন হয়নি আপনাদের কিছু জিনিস বলি লিঙ্কডিন অ্যাকাউন্টে আপনি প্রচুর পরিমাণ জব পাবেন প্রচুর পরিমাণ বায়ার আছে কিন্তু ওই বায়ার পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে ওই বায়ারের কাছে আমি নখ দিতে হবে কিন্তু ওই বায়ারের কাছে আমি নখ দেওয়ার আগে আমাকে কি করতে হইব প্রথম নম্বর হচ্ছে আমাকে প্রফেশনাল একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট সেট করতে হইব প্রথম নম্বর কাজ হচ্ছে আমাকে লিঙ্কডিনের প্রোফাইলটা সেট করতে হইব প্রফেশনাল এক নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে আমার লিঙ্কডিন অ্যাকাউন্টটাকে একটু বেড়ি ভারী করতে হইব বাড়ি কি বাড়ি হচ্ছে আমি কিছু কানেক্টর বাড়াইতে হবে তারপরে হচ্ছে কিছু বেশ পোস্ট করতে হইব কিছু মানুষের সাথে মানুষের কাজের প্রুফ রাখতে হইব এখন যদি আমি আমার লিঙ্কডিন এই প্রোফাইলটাকে একটু ভারী করতে পারি পোস্ট করে বাড়ি করতে পারি তার সাথে যদি আমি আরও কিছু বিষয় অ্যাড করে যদি যেমন আমার পেজ থাকে গ্রুপ থাকে পেজটা বাড়ি থাকে আমার গ্রুপটা যদি বাড়ি থাকে তাহলে কি করতে পারবো আমি আমার প্রোফাইলটা একটু বাড়ি হবে এবং আমি তখন যদি কোনো মানুষকে একটু নক দেই তাহলে আমার জন্য কাজপোর্টটা একটু ইজি হবে একটা জিনিস মনে রাখবেন লিঙ্কডিনে যে সমস্ত মানুষকে আমি নক দিব ওরা যদি অরিজিনালি কাজ দেওয়ার চিন্তা থাকে ওরা যদি প্রফেশনাল কাজ দেওয়ার চিন্তা থাকে তাহলে ওদের ওরা প্রথম নম্বরে কি করে আপনার প্রোফাইলটা ভিজিট করবে প্রথম নম্বরই ওরা আপনার প্রোফাইলটা ভিজিট করবে প্রোফাইলটা ভিজিট করার পরে আপনার প্রোফাইল কোয়ালিটি সে দেখবে আপনার পোস্ট দেখবে আপনার অ্যাটিচিউড দেখবে তারপরে যদি ভালো লাগে আপনাকে কন্ট্যাক্ট করবে ভালো লাগে না আপনাকে কন্ট্যাক্ট করবে না সো দ্যাট আমাদের এই জায়গা থেকে একটু খেয়াল রাখতে হইব যে অবশ্যই আমাদের কি করতে হইব অবশ্যই আমাদের প্রোফাইলটাকে সর্বপ্রথম স্মার্টলি সাজাইতে হইব দুই নম্বর বিষয় হচ্ছে এখানে কোনো আউল ফাউল কোনো মানুষকে কানেক্ট করা যাবে না একদম প্রফেশনাল মানুষগুলাকে আমি এখানে কানেক্ট করব যে সমস্ত মানুষগুলা আমাকে ফলো করার মতো বা আমি তাকে ফলো করার মতো ওই মানুষগুলাকেই আমি কি করব অ্যাড করব ঠিক আছে আচ্ছা এখন ক্রিয়েটে দিলাম ক্রিয়েটে দিয়ে দেখি এই জায়গার মধ্যে সরি আবার দেখছি এই জায়গার মধ্যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে আমি এখান থেকে দেখি রেকর্ড হচ্ছে কিনা আচ্ছা, আমি ক্রিয়েট দিয়া ইন পোস্ট এটা সার্চ করবো এই যে ইন পোস্ট আমি লিঙ্কডিন পোস্টে যদি সার্চ করি তাহলে আমি একদম লিঙ্কড ইন পুস্টের একটা অপশন এখানে আমার চলে আসবে যে অপশনে আমার যে সাইজের পুস্টের প্রয়োজন সেই সাইজটা চলে আসবে এখন যদি বলেন যে না এইভাবে আমি দিব না আমি কাস্টমভাবে দিব তাহলে আপনি এখান থেকে ইন পুস্ট সাইজ দিয়ে আপনি গুগলে সার্চ দিবেন গুগলে সার্চ দিবেন গুগলে সার্চ দিলে গুগলে সার্চ দিলে এই যে দেখেন আপনার জন্য আসছে বারোশো ইন্টু ছয়শো আঠাশ পিক্সেল আপনি এখান থেকে কাস্টমে যাবেন এই জায়গা থেকে এই যে কাস্টম আছে এই যে কাস্টম আছে এই যে কাস্টম আছে আপনি কাস্টমে ক্লিক করবেন এই যে কাস্টম আছে আপনি কাস্টমে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করার পরে হ্যাঁ কাস্টমে ক্লিক করার পরে এখান থেকে কত ছিল বারোশো ইন্টু ছয়শো আঠাশ তাইলে আমি বারোশো দিলাম আর ছয়শো আঠাশ আমাদের ভিডিওটা কি রেকর্ড হচ্ছে হ্যাঁ রেকর্ড হচ্ছে স্যার রেকর্ড হচ্ছে ছয়শো আঠাশ দিলাম দিয়ে এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলে আমার জন্য ওই লিঙ্কডিনের পোস্টের যে পরিমাণ অপশন আছে হ্যালো আসসালামু আলাইকুম জি ও আচ্ছা ওই আপনার বা যে আর ছবি তোলা ভোটারের ছবি তোলা হচ্ছে আপনি তো আসেননি হ্যাঁ আপনার কার জানি আসিল নামটা বুঝলে গেছি আচ্ছা, ওই যে বুটারর ছবি তোলা চলে নসিবা খাতুন স্কুল নসিবা খাতুন স্কুল নসিবা খাতুন কালকে আচ্ছা, আচ্ছা। খালকে খালকে এখন কি লাইবা খালকে নয়টার সময় ওকে সরি তো আচ্ছা তাইলে এখন এই যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলে আমার এখান থেকে কাস্টম ক্রিয়েট ডিজাইন ক্লিক হয়ে যাব যেটা ক্লিক হইব এটা আমার অটোমেটিকলি এই জায়গাতে ক্লিক করলে হবে এখান থেকেও ক্লিক করলে হবে যাই হোক আমি দুইটা অপশনই আপনাদের দেখিয়ে দিলাম এখন আপনারা একটা এখান থেকে লিঙ্কডিনের পোস্ট ক্রিয়েট করব আমরা আচ্ছা লিঙ্কডিনের পোস্ট ক্রিয়েট করার জন্য আমি কি করব এখান থেকে একটা সুন্দর দেখতে একটা পোস্ট নিব আচ্ছা আপলোড থেকে কিছু নেওয়া যায় কিনা আমি দেখি আমি আপলোড থেকে একটা কিছু দিয়ে পোস্ট করতে পারি কিনা এখানে আপলোড কি আছে আচ্ছা, আমি মনে করেন এই পোস্টটাই আপলোড করছি এইটা দিয়ে আমি এখন পোস্ট দিব দেখি এটা দিয়ে দেওয়া যায় কিনা এইটা না এইটা দেখি না এটা হবে না কারণ এটার সাইজ ছোট এটাকে এই সাইজে নিয়ে আসা যাচ্ছে না জি স্যার কিছু বলতেছেন এতক্ষণ এতক্ষণ কিন্তু আমরা শুনতে পাইনি তাই এতক্ষণ কিন্তু আমরা আপনার থেকে শুনেছিলাম হ্যাঁ এক মিনিট এক দেড় মিনিট ও আচ্ছা নেটওয়ার্কের জামেলার কারণে স্যার ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা এখন এখন তো হ্যাঁ আমি অনেক খেলা হেলা করছি স্ক্রিন হ্যাঁ এখন ঠিক আছে hmm sorry sir screen share হইছে হ্যাঁ নেটওয়ার্কে খুবই ঝামেলা করতেছে স্যার আসলে দুঃখিত আমি ওকে দেখেন একটু আমরা এই পুস্টটাই নিলাম এই পুস্টটা আমরা কর্ম না এটা এটা না এটা আমার কাছে ভালো লাগছে না একটা পোস্ট দেখার মতো নেই প্রজেক্টে ক্লিক করে দেখি পাই কিনা তারিখ নেটওয়ার্কে আজকে কাজ করতে দিত না এখান থেকে নিয়ে নেই বুঝতে পারছি আচ্ছা কোনটা নেব এইটা নেই যে কি ওয়াইফাই না 4G স্যার সবই আছে বাট কোনোটা দিয়ে কাজ হচ্ছে না আজকে তার চেয়ে মোবাইলে স্পিড বেশি পাচ্ছি বলে মনে হচ্ছে এরকমই মাঝে মধ্যে এরকম হয়ে যায় হ্যাং হয়ে যায় আচ্ছা, মাঝে মাঝে সমস্যা সমস্যা হয় স্যার আচ্ছা ওকে ওখানে কি অবস্থা গুগল ads campaign ওকে এখন দিলাম কি আমি গুগল অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট এটাই হচ্ছে মনে করেন আমি এটাকে টার্গেট ধরে একটা পোস্ট করতাম সবসময় মনে রাখবেন আপনি কোন কাজটা ভালো পারেন আগে আপনার মাথার মধ্যে নিয়ে আসবেন আমি কোন কাজটা ভালো পারি এই কাজটাই হচ্ছে প্রথম নম্বর আমার চিন্তাধারা আমি একটা কাজ ভালো পারি এই একটা কাজকেই আমি সবসময় প্রমোট করব অন্য কাজ শেখার আগ পর্যন্ত এই কাজটাকেই আমি প্রমোট করবো কারণ ফিনান্সিং সেক্টরে একটা বিষয় সবসময় মনে রাখবেন যে যে স্কিলটাই আপনি জানেন সেই স্কিলটা যত বেশি আপনি আপনি স্কিলের উপরে নিজেকে সময় দিবেন সেই স্কিলটাই আপনি সেই স্কিল থেকে কিছু করতে পারবেন business in Google and get more traffic with Google Ads campaign দেখেন আমি এই জায়গাতে এই যে লেখার মধ্যে গ্যাপ বেশি আছে না ওই যে লেখার মধ্যে গ্যাপ বেশি আছে ওই গ্যাপটা আমি কিভাবে ছোটো করে একটু খেয়াল রাখেন তাইলে আপনারা বিষয়টা দেখতে পারেন যেমন সময় আমি কন্ট্রোল এ লেখা ওখানে প্রথমে এই জায়গার মধ্যে কার্সর আনছি কার্সর আনিয়া তারপরে কন্ট্রোল এ দিছি সম্পূর্ণ লেখাটা কী হয়েছে সিলেক্ট হয়েছে সিলেক্ট হওয়ার পরে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্ন আছে তার সাথে তিনটা লাইন আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই যে আসছে একটা অপশন দূর এ নিয়ে যন্ত্রণা দেয় এর ওখানে এইদিকে টান দিব এই যে দেখেন টান দিলাম আরও টান দিলাম আরও টান দিলাম এই টান দেওয়ার কারণে আমার যে লেখার মধ্যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলো কী হয়ে গেছে অটোমেটিকলি ডিস্ট্রেট হয়ে গেছে ওকে মানে এই লেখাগুলোর গ্যাপগুলা কমে গেছে ওকে লেখাগুলোর আমি বড় করতে চাই তাহলে আবার লেখাগুলো আমি একটু কন্ট্রোল এ দিলাম কন্ট্রোল এ দিয়ে ওখান থেকে কত আছে এই যে প্লাসে ক্লিক করলাম প্লাসে ক্লিক করলে একটু বড় হইব ঠিক আছে ওকে আরেকটু বড় যদি করি আচ্ছা কন্ট্রোল আচ্ছা ওগুলারে আমরা একটু অন্য কোনো একটা কালার দিই এখানে আমার এইটা আসতেছে না এই ভদ্রলোকের দরকার নাই তো আমার লানমোর এইটা একটা দিই কালার দেই তারপরে এফেক্টে দেই এই যে কালারটা বাসছে আচ্ছা আমার এটা বাসানোর দরকার মানুষের চোখে পড়ার দরকার দেড় ইট আপনারা পোস্টটা বানানোর সময় আর একটু ভালো করে একটা প্রফেশনাল পোস্ট বানানোর চেষ্টা করবেন অনেক সময় নিয়ে কাজ করবেন আমি এখন অনেক সময় নিয়ে কাজ করতেছি না একটু সম কম সময় নিয়ে কাজ করতেছি কারণ হচ্ছে কি ভিডিও আমার তো রেকর্ড হচ্ছে সেই রেকর্ডিংটা অনেক লম্বা হয়ে যাব মানে আমার অনেক লম্বা ক্লাস রয়েছে এই জন্য আপনারা একটু প্রফেশনালি কাজ করার চেষ্টা করবেন এবং আপনারা ক্যানভাতে এক্সপার্ট হওয়ার জন্য আপনারা কোনো একটা একটা দুইটা টিউটোরিয়াল দেখতে পারেন ক্যানভার উপরে শুধু ক্যানভা ডিজাইনের উপরে তো আমি আবার ডিজাইনে তোটা এক্সপার্ট না এই জন্য ডিজাইন নিয়ে তো মাথা কামাইও না ওকে আমি ডাউনলোড দিয়ে দিলাম আসুন এখন লিঙ্কডিনে এখন আমি কি করব লিঙ্কডিনে একটা পোস্ট করব এখন আমার এই পোস্টটা এই যে দেখেন পোস্টটা দিচ্ছেন কত সুন্দর with LinkedIn targeting capabilities service now saw an improvement in from fields by nearly hundred percent দেখতে পাচ্ছেন কত সুন্দর করে উনি দিছে যে উনার এই যে দেখেন এখানে লাইক আসছে কত দুই হাজার চারশো পঁচানব্বই চব্বিশটা কমেন্ট আসছে আমরা যদি সেরকম একটা পোস্ট দিতে পারি ঠিক আছে তাহলে আমাদের এইরকম কাজ আসবে বা আমাদের রেসপেক্ট আসবে রেজাল্ট আসবে কিন্তু আমরা তো সেই প্রফেশনালি পোস্টটাই দিতে পারতেছি না ওকে তাহলে এই পোস্ট একদম ফেসবুকের মতো কোনো পার্থক্য নয় স্টার পোস্ট স্টার পোস্টে ক্লিক করলাম স্টার পোস্টে ক্লিক করার পরে এই জায়গাটা দেখব আমরা এই জায়গাটা এনি আছে না অন্য কোনো জিনিস আছে এনি প্লাস টুইটার আপনার যদি টুইটার অ্যাকাউন্টটা খুবই অ্যাক্টিভ থাকে প্লাস থাকে তাহলে আপনি এখানে দিতে পারেন এনি ওয়ান প্লাস টুইটার অর্থাৎ আপনার যে কেউ দেখতে পারবে তার সাথে এনি ওয়ানও টুইটারের মানুষও দেখতে পারবে আপনি যদি দেন শুধু কানেকশন অনলি অর্থাৎ যারা আমার অ্যাকাউন্টে শুধু ফ্রেন্ড আছে তারা দেখতে পারবে অথবা গ্রুপ মেম্বার অথবা যারা আমার শুধু গ্রুপ মেম্বার আছে তারাই দেখতে পারবে আসলে বিষয়টা তেমন না আমি শুধু ওয়ানই রাখলাম কারণ আমার ওয়ানের দরকার আমি এনিওয়ানই দেখবো ঠিক আছে আচ্ছা এখন আমি কি করব এখন আমি প্রথমে এই একটা আমি ইমেজটা সরি এখন ব্যাক আমি ইমেজ আপলোড করব ইমেজ আপলোড করার জন্য আমি কি করব এই যে আপনারা দেখেন সবাই ভালো করে দেখেন কাল করে এখানে ইমেজের মতো কি একটা দেখা যাচ্ছে এই যে ইমেজের মতো একটা দেখা যাচ্ছে আমি যদি ভিডিও আপলোড করি তাহলে এটা দিতে হইব আমি যদি অ্যাটাচমেন্ট কোনো ফাইল দিই অর্থাৎ কোনো ফাইল দিই তাহলে এটা দিতে হইব আরও বিভিন্ন জিনিস আছে ওকে এখন আমি একটা ফটো অ্যাড করব তাইলে অ্যাড ফটোতে ক্লিক করলাম অ্যাড ফটোতে ক্লিক করার পরে আমার ফটোটা এই জায়গার মধ্যে আছে আমি এখান থেকে নিয়ে আসলাম আচ্ছা এখন যদি একটা বিষয় এই জায়গার মধ্যে আছে এইভাবেই নিয়ে আসলাম আমার এটা কী হয়ে গেল আমার এই ফটোটা অটোমেটিকলি চলে আসলো এখন আমি ডান দিয়ে দিলে আমার এই ফটোটা ডান হয়ে যাব এখান থেকে যদি এডিট দিই এডিট হইব এখান থেকে যদি ট্যাগ দিই ট্যাগ হইব এখান যদি অল অল্ট ডট ট্যাক্স দেই তাহলে টেক্সট আসবে কিন্তু এইভাবে আমি ছবি দিব না এইভাবে আমি ছবি দিব না ছবির মধ্যে আমার কিছু কাজ বাকি আছে কি কাজ এখানেই হচ্ছে আমরা আমার আমাদের এবং যারা এমনি নর্মালি যারা পোস্ট করে তাদের সাথে এবং আমাদের সাথে পার্থক্য হচ্ছে এই জায়গাটাই কোন জায়গাটায় আমাদের সাথে পার্থক্য আমরা কি করব এই পোস্টটা লিঙ্কডিনে পোস্ট করার আগে এই পোস্টটাকে এই ইমেজটাকে অবশ্যই আমরা এসিও করব কথা বুঝতে পারছেন অবশ্যই এই পোস্টটাকে এসিও করব আচ্ছা এসিও করলে কি হবে আপনাদের আমি দেখাচ্ছি দাঁড়ান এসিও করলে কি হয় দেখাই আমি আপনাদের আমি আপনাদের দেখাই এই যে দেখেন আপনাদের দেখাই এখানে আমার এই যে পুস দেখতে পাচ্ছেন এই যে পুস দেখতে পাচ্ছেন এই পুসটা আমি লিঙ্কডিনে এসিও করে দিছি এই পুসটা আমি লিঙ্কডিনে এসিও করে দিছি ঠিক আছে আরও আছে দেখেন আরও আছে এই পোস্টটা আমি লিঙ্কডিনে এসিও করে দিছি এই পোস্টটা আমি লিঙ্কডিনে এসিও করে দিছি এই পোস্টটা আমি লিঙ্কডিনে এসিও করে দিছি এই পোস্টে যদি আমি ক্লিক করি অর্থাৎ এই পোস্টটাতে তাহলে বর্তমানে আমি যে অ্যাকাউন্টে আছি সেই অ্যাকাউন্টে যাইতে পারবো এই পোস্টে এই পোস্টে বুঝতে পারছেন আর এইটা হচ্ছে আমার আগের অ্যাকাউন্টের পোস্ট বা উপরে যে পোস্টগুলো দেখাইছি এই পোস্টটাও আমার আগের অ্যাকাউন্টের পোস্ট এই পোস্টটা আমার আগের অ্যাকাউন্ট আমার আগের অ্যাকাউন্টটা তো ডিজেবল হয়ে গেছে সেটা আমার জন্য ব্যাড লাক ঠিক আছে এখন এই পোস্টগুলো আমার এই জায়গার মধ্যে আসলো কি করে এই পোস্টগুলো আমার এই জায়গার মধ্যে আসলো কি করে এই পোস্টগুলো আমার এই জায়গার মধ্যে আসার মধ্যে একটা মাত্রই ডিফারেন্ট তা হচ্ছে আমি এই পোস্টগুলো যখন করেছিলাম তখন এই পোস্টগুলো আমি এসসিও করে দিয়েছিলাম এই পোস্টগুলো আমি এসিও করে দিয়েছিলাম এসিও করে দেওয়ার কারণে আমার এই পোস্টগুলো গুগলে র্যাঙ্ক করে চলে আসছে আমি কি বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন করতে পারছি যে লিঙ্কডিনে একটা পোস্ট এসিও করে দিলে লাভ কি জি বিষয়টা স্যার কি আগে জানতেন যে এসিও করে দিলেই লাভ আছে এসিও করে লাভ আছে কিন্তু পোস্টে যে এসিও করে কোনো ভিডিওতে লেখা নাই বা কেউ কেউ কোনো মেন্টর বা কোনো ভিডিওতে এরকম বলে নাই যে পোস্ট করতে গেলে অবশ্যই এসি করতে হবে বলছে যে ওই ফাইবারে গিগ ফাইবারে যখন গিগ দেয় তখন ইমেজটা এসি করে আচ্ছা দেখেন ওই ইমেজটাতেই আমি ক্লিক করে আমাকে কোথায় নিয়ে যায় দেখবেন আমার কি আছে এই যে দেখেন দেখছেন কোথায় নিয়ে যায় আমাকে দেখেন লোডিং হচ্ছে সময় নেটওয়ার্কের সমস্যার কারণে সমস্যা এই যে এই যে আমার লিঙ্কডিন প্রোফাইলে চলে আসছে দেখেন আমাকে কি দিচ্ছে ফ্রিল্যান্সার রিপা ফ্রিল্যান্সার রিপা একটা আমার আগের ছিল প্রোফাইলটা সেই প্রোফাইলটা এখন নাই কথা বুঝতে পারছেন এখন সে আমাকে এই এইটাই এই ইউজার আইডি দিয়ে আমার আগের প্রোফাইলটা ছিল এই যে আইডি দিয়ে এই যে ফ্রিল্যান্সার রিপা এটা দিয়েছিল কিন্তু বর্তমানে আমার এই আইডিটা নাই এই যে দেশে দিচ্ছে কি নট ফাউন্ড এটা পাওয়া গেছেন যায়নি আমি কি বুঝাইতে পারছি দেখতে পাচ্ছেন আমাকে লিঙ্কডিনে নিয়ে আসছে এখন যদি আমি অ্যাক্টিভ থাকতাম আমি যদি অ্যাক্টিভ থাকতাম তাহলে আমাকে নিয়ে আসতো আমি আবার এটাতে ক্লিক করি দাঁড়ান দেখবেন এইটা এই যে পাইছে না দেখছেন প্রত্যেকটা অ্যাকাউন্ট হচ্ছে আমার আগের কি মানুষের এই যে দাদা LinkedIn profile you look okay ঠিক আছে বুঝতে পারছেন এখন আমার এই অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে অলরেডি এই জন্য আর আপনি এখন ওই নতুন প্রোফাইলে নতুন প্রোফাইলে ডাইরেক্টর দেখান দিতে হ্যাঁ নতুন প্রোফাইলে এখনো কোনো পোস্ট করিনি স্যার এসইও করিয়া ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন নতুন প্রোফাইলে কোনো এসইও করে কোনো পোস্ট করিনি এই জন্য এখনো আসেনি এটা পুরাতন প্রোফাইলের আমার সবগুলো এখানে যা দেখতে পাচ্ছেন আপনারা পুরাতন প্রোফাইলের আরও ছিল প্রোফাইলটা ব্যান হয়ে যাওয়ার কারণে অন্যান্যগুলো চলে গেছে এই যে দেখেন আমি পোস্টে প্রিন্টারেস্টে যখন দিছিলাম আমার এই ছবিটা তখন আমি এই ছবিটা এসিও করে দিছিলাম এই জন্য আমার ছবিটা এক নম্বরেই চলে আসছে এই ছবিটা অনেক পুরাতন একটা ছবি এক নম্বরে চলে আসছে এই যে সাথে দেয়া আছে প্রিন্টারেস্ট দেখতে পাচ্ছেন তাহলে আমাদের কিছু সোশ্যাল মিডিয়া আছে ফেসবুকে আবার এইভাবে এসিও করে দিয়ে কোনো লাভ নাই পোস্ট কতটা মনে রাখেন আপনি যদি ইনস্টাগ্রামে এসিও করে দেন কিছুটা লাভ আছে সেই লাভটা কি সেই লাভটা হচ্ছে আপনি যখন গ্রুপ পোস্ট করবেন সারা গ্রুপ পোস্ট বুঝতেছেন আপনারা অন্যরা বুঝতেছেন না অবশ্যই গ্রুপ পোস্ট যখন করব তখন আপনারা দেখবেন যখন আমরা গ্রুপ পোস্ট করব তখন এসিও করে দিলে পোস্টটা গ্রুপে র্যাঙ্কে আসার সম্ভাবনা আছে তেমনিভাবে আমরা লিঙ্কডিনে যখন পোস্টটা দিব সেই পোস্টটা অবশ্যই আমরা এসিও করে দিব এবং এসিও করে দিলে আমাদের লাভ হচ্ছে এইভাবে গুগলে চলে আসবে র্যাঙ্কে কেউ যদি গুগল থেকে আমার অ্যাকাউন্টে যাইতে চায় তাহলে এখানে ক্লিক করব আমার প্রোফাইলে চলে যাব অনেক মানুষ আছে গুগলে এইভাবে সার্ভিস খুঁজে ঠিক আছে এভাবে গুগলে সার্ভিস খুঁজে সার্ভিস খুঁজিয়ে দেখলো এখানে ক্লিক করে আমার প্রোফাইলে চলে আসবো অথবা আমার প্রোফাইল যদি গুগল থেকে যদি একটা দুইটা ট্রাফিক আসে আমার প্রোফাইলে কাজ নাই দেখ এমনিতেই যদি একটা দুইটা ট্রাফিক আসে সেই ট্রাফিকগুলো খুবই অথেন্টিক এবং সেই ট্রাফিকগুলো আমার প্রোফাইলটাকে র্যাঙ্কে দিতে বা আমার প্রোফাইলটাকে একটু উপরের দিকে দিতে খুবই মানে কি করে কাম ভালো কাজ করে অ্যালগোরিদম ভালো কাজ করে তার সাথে যদি আমি লিঙ্কডিনে পোস্টগুলো যদি একটু এসিও করে দেই তাহলে লিঙ্কডিন অ্যালগোরিদমও আমাকে একটু প্রফেশনাল মাইন্ডেড মানুষ বা আমি এই বিষয়গুলো জানি এই বিষয়টাকে সে কী করে একটু অ্যাকসেপ্ট করে ঠিক আছে সো দ্যাট এখন আমরা কি করব আমাদের ইমেজটাকে এসিও করব কারণ ইমেজ এসিও আমরা যারা জানি তো ভালো জানি না আজকে আমরা খুব মন দিয়ে দেখব কিভাবে আমরা ইমেজটাকে এসিও করব। আমরা ইমেজটা এসিও করার জন্য সর্বপ্রথম আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করলাম রাইট বাটনে ক্লিক করার পরে যদি এখানে আমরা যে নামটা আছে আমি দেখাই এই যে গুগল অ্যাডস ক্যাম্পেইন এই নামটা যদি আমাদের রাখি তাহলে আমরা কোনো সমস্যা নাই কিন্তু যদি এই নামটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে রাইট বাটনে ক্লিক করলাম এখানে নিচে দেখেন রিনেইম নামে একটা অপশন আছে রিনেইমে ক্লিক করলাম এখানে আমরা যে নামটা দিতে চাইবো সেই নামটা লিখবো লিখে আমরা এন্টার বাটনে ক্লিক করব কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করলে আমাদের নামটা চলে আসবে নতুন নাম চলে আসবে আচ্ছা আমার এই নামটা চেঞ্জ করার দরকার না এইটাই থাকবে সো আমি এটা ধরে এখন রাইট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে নিচে দেখেন প্রপার্টিজ একটা শব্দ আছে আমি প্রপার্টিজে ক্লিক করলাম প্রপার্টিজে ক্লিক করার পরে আমার এই ধরনের একটা ইন্টারফেস আসবে আপনারা সবাই খেয়াল রাখবেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসের উপরের দিকে দেখেন আপনারা চারটি বার পাঁচটি বার আছে general security details previous versions আমি আবারও বলতেছি উপরে চারটি বার আছে সেই চারটি বার হচ্ছে general security details previous version আমরা এই পাঁচটি বারের মধ্যে ডিটেলসে ক্লিক করলাম এক নাম্বার হচ্ছে টাইটেল এক number title title Google ads campaign এটাই আমার টাইটেল থাকবে এটাই আমার তাক আচ্ছা সাবজেক্ট সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে search engine marketing search engine marketing দিলাম অর্থাৎ আমার গুগল অ্যাডস ক্যাম্পেইনটা সার্চ ইঞ্জিন মার্কেটিং ক্যাটাগরির সাথে ম্যাচ এই জন্য এই সাবজেক্টটা দিলাম আমি সার্চ ইঞ্জিন ক্যাটাগরি মার্কেটিংয়ের সাথে এখন আপনারা কেউ দিচ্ছেন হয়তো ফেসবুক মার্কেটিংয়ের একটা পুশ দিবেন তাহলে আপনি দিবেন ক্যাটাগরি সাবজেক্ট দিবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি দিচ্ছেন হয়তো lead generation for B to B lead generation দিচ্ছেন আপনি মনে করেন তাহলে আপনি দিবেন কি এখানে লিড লিঙ্কডিন লিড জেনারেশন আপনি দিবেন সাব ক্যাটাগরি সাবজেক্ট দিবেন ঠিক আছে তো ওইভাবে আপনারা যে পুজটা দিবেন সেই ক্যাটাগরিটা সাবজেক্ট দিবেন তারপরে আসেন রেটিং এখানে পাঁচটা স্টার আছে পাঁচটা স্টারকেই আমরা এভাবে হলুদ করে দিব এটা হচ্ছে আমার ফাইভ স্টার এখন আসেন ট্যাগ ট্যাগ কি আমরা ট্যাগ হচ্ছে সেই জিনিস যে জিনিসটা হচ্ছে মানুষ যে শব্দ দিয়ে সার্চ করে সেটাকে ট্যাগ বলে আমি গুগলে যে সার্চ করলাম বা আমি এই লিঙ্কডিনে গেলাম লিঙ্কডিনে গিয়ে এখানে সার্চ করলাম গুগল অ্যাডস এই গুগল অ্যাডস দিয়ে সার্চ করলাম এটা হচ্ছে আমার ট্যাগ এটা কি গুগল সার্চ এটা কি আমার ট্যাগ ঠিক আছে ওকে আমরা তাইলে ট্যাগ দিই ট্যাগ দিব কি কি আমরা দিলাম প্রথমে দিলাম জাস্ট গুগল এই গুগলটা লেখার পরে আমরা দিব কি এন্টার দিব ঠিক আছে এন্টার দেওয়ার পরে গুগল আমার একটা ট্যাগ হয়ে গেল আবার দিলাম গুগল অ্যাডস আবার দিলাম এন্টার এইটা একটা ট্যাগ এইভাবে প্রত্যেকটা ট্যাগ দিবেন একটা এন্টার দিবেন একটা ট্যাগ লিখবেন একটা এন্টার দিবেন Google ads campaign Google search ads campaign তারপরে হচ্ছে ইন্না আলিল্লাহ তারপরে হচ্ছে Google bumper campaign generates banner ads campaign তারপরে হচ্ছে Google AdSense Google ad Edwards. Yes. The YouTubers campaign. Facebook ads campaign Instagram ads campaign instagram ads campaign তারপরে হচ্ছে LinkedIn ads campaign এই হচ্ছে আমার ট্যাগ তারপরে আসেন কমেন্ট কমেন্ট হচ্ছে আমি এই যে কাজটা পারি এই কাজটা হচ্ছে আমার কমেন্ট ওকে ডেসক্রিপশন হ্যাঁ description I, I am a professional Google Ads campaign expert. I have I am working sorry. I am working for five yards in internet marketplace in fiber up work freelancer K-work, ঠিক আছে etc. I have completed thousands T H O U S A N thousand of job in Google Ads campaign. I will reach your website in Google fast page rank forget more traffic in your website ঠিক এইগুলা যা লিখছি আমরা সবগুলা কপি করব কপি করে রাখবো কারণ কি জন্য রাখবো এইগুলো আমার পোস্ট করতে সময় লাগবো অতর অতর কাকে দিব অতর দিব লিঙ্কডিনকে যেহেতু আমরা পোস্টটা করবো লিঙ্কডিনে সেহেতু আমরা লিঙ্কডিনকে দিলাম এটা আচ্ছা ডেট এটা আমরা আজকে করছি এটা কোনো বিষয় না এটা কোনো সমস্যা না আর তেমন কোনো চেঞ্জ এখানে নাই ক্যামেরা মেকার লাগবে না ক্যামেরা এগুলো লাগবে না এগুলো কোনো তেমন চেঞ্জ নাই কোনো চেঞ্জ নাই তারপরে দিলাম অ্যাপ্লাইতে তাহলে আমরা কি কি দিছি দেখি আমরা টাইটেল নাম দিছি ঠিক আছে সাবজেক্ট দিছি সার্চ ইঞ্জিন মার্কেটিং দিছি রেটিং ফাইভ স্টার দিছি ট্যাগ দিছি আচ্ছা তারপরে দিছি কি আচ্ছা এক মিনিট এখানে আরেকটা বিষয় কাজ করতে হইব কি এই যে আমরা ট্যাগগুলো একটু কপি করতে হইব আমরা ট্যাগগুলা কপি করতে হইব আগে ট্যাগগুলা কপি কইরা আমরা এখান থেকে একটা কি ওপেন করি কি বলে নোটপ্যাড একটা যে কোনো একটা ফাইল ওপেন করে ফেলি কারণ ওই জায়গাতে আবার এটা ওপেন করলে সমস্যা আছে ওইটা যাইবুগা এই এই টেক্সট এখানে আমরা এটা পেস্ট করিয়া সেভ দিই এইভাবেই থাক ঠিক আছে ভদ্রলোক এইভাবে থাক তারপরে আমরা এই জায়গাটা আমরা কপি করি কপি করে আবার কোথায় এই জায়গাতে আসছি মানে পেস্ট করে রাখি এখানে সেভ দিয়ে রাখি কন্ট্রোল এস তাইলে এখন আমরা কি করবো অ্যাপ্লাই দিব দেখেন কপিরাইট ন কোনো কপিরাইট না ঠিক আছে কেউ কপি করতে পারতো না আমরা ন দিয়ে দিলাম ওকে তারপরে আসেন অ্যাপ্লাই অ্যাপ্লাইতে দিলাম আমার এটা অ্যাপ্লাই করলাম এখন ওকে তাইলে এখন কি হইল আমার এই পুসটা এসিও হইল ওকে আমার এই পুস্টটা এসিও হইল এখন আমার এই পুস্টটা আমি লিঙ্কডিনে পোস্ট করব আসি এখন লিঙ্কডিনে পোস্ট করার জন্য আমি স্টার্ট পোস্টে ক্লিক করলাম স্টার্ট পোস্টে ক্লিক করার পরে ইমেজ এডে ফটোকপিতে ফটোতে ক্লিক করলাম আমি ছবিটা ডেস্কটপে রাখছি ডেস্কটপ থেকে এই যে ছবিটা আমি ছবিটা নিয়ে আসলাম ওপেন ওকে এখন আমি এখানে কিছু টেগ ইউজ করব ট্যাগ কি টেগ হচ্ছে ও আল্লাহ গেল কিনি দূর বাইরে ক্লিক ফুরি গেছে কিছু খেয়াল রাখবেন এগুলার মানে একটু বেশ সময় নিয়ে কাজ হয়ে যায় গুগল এই যে গুগল বেটারে দিলাম গুগল অ্যাডস গুগল অ্যাডস তারপর হচ্ছে Google ads manager Google ads manager okay দেই ডিজিটাল মার্কেটিং দেই সমস্যা সময় digital marketing marketplace hmm তারপর হচ্ছে ওই জায়গাগুলোতে আমার এটা দেখাইব গুগল ক্যাম্পেইন এই যে গুগল এডস ক্যাম্পেইন অপটিমাইজেশন কয়েকটা কি করলাম ট্যাগ আমি অ্যাড করলাম ডান এখন ডান দিছি এই টেকগুলা কিন্তু আমি এখন দেখতেছি না আমি উইথ ফোর আদার্স আচ্ছা এখন দেখেন আমার এই জায়গা থেকে আমি এই যে ও অপশনগুলো এই যে ডেসক্রিপশনগুলো আমি দিছি না এখানে কপি করছি আনিয়ে রাখছিলাম এই ডেসক্রিপশনগুলো কপি করা আমি এই জায়গাতে বসাই দিই paste war campaign hit bullish আচ্ছা এই জায়গাগুলো আমরা দিলাম এখন দেখেন এই জায়গা থেকে একটা স্পেস দিলাম এই যে ওখানে দেখেন আমাকে কিছু হ্যাস্ট্রিক কি করছে সার্চ করছে ঠিক আছে তাইলে আমি এখান থেকে এই হ্যাস্ট্রিকগুলো দেই যেগুলো আমাকে সাজেস্ট করছে ওগুলো আগে দেই ওয়ার্ক জব গুগল আচ্ছা আমি আরও কিছু হ্যাশট্যাগ লিখব হ্যাশট্যাগ লিখব কি গুগল অ্যানালাইটিক্স দেখছেন আরও হ্যাশট্যাগ দিব গুগল অ্যাডওয়ার্ডস আরও হ্যাশট্যাগ দিলাম গুগল অ্যাডস ক্যাম্পেইন আরও হ্যাশট্যাগ দিলাম গুগল এক্সপার্ট আরও হ্যাশট্যাগ দিলাম গুগল অ্যানালাইটিক্স ফোর আরও হ্যাশট্যাগ দিলাম গুগল এখান থেকে আসে সার্চে আসে অ্যাডভার্টাইজিং আরেকটা হ্যাশট্যাগ দিলাম স্পেস দেওয়া চলবে না কিন্তু প্রত্যেকটা হ্যাশট্যাগে কোনো স্পেস দেওয়া যাবে না গুগল মার্কেটিং কই গুগল মার্কেটিং এই যে Google marketing hashtag Google sir কি দেখতেছেন জি দেখতেছি আব্দুল্লাহ ভাই আগ্রহের সহিত দেখতেছি নতুন কিছু পাচ্ছি আর কি গুগল স্যার নতুন কিছু না পাইলে তো আর এটা পেইড কোর্স বা এটাতে সময় ব্যয় করার কোনো মানেই থাকে না টিপস এই পর্যন্ত দিলাম ওকে আমরা নিচের দিকে আসি আমরা আগে যে কিছু টেক এজ করছি ওখানে আর একটু বেশি দেয়া যায় আমি একটু কম দিয়ে দিছি আপনারা ও আল্লাহ বাইরে চলে গেল ওকে এখানে একটু বেশি দেয়া যায় আচ্ছা এখন আমার এটা ড্রাফটে চলে গেছে আমার এটা পুস্ট হয়নি এই যে দেখেন আমি একটু রং করে ফেলছি একটা রঙের কারণে আমার পুস্টটা ড্রাফটে চলে গেছে এখন আমি ড্রাফট থেকে কেমনে বাইর করি এখন আমার পুস্টটা ড্রাফট থেকে বাইর করতে হইব তো অবশ্যই আনতে হইব এটা কই গেল হঠাৎ মিস্টেক হয়ে ড্রাফটে চলে গেল ওকে আমরা স্যার আমার পুষ চলে গেল নাকি আমার এটা পেজ কি চলে গেল আচ্ছা আসছে এখন মিস্টার ড্রাফট কোথায় ক্লিক দিয়ে দেখেন 3.läsa. অ্যানালাইটিক্স মোরে ক্লিক করে দেখি send profile message about profile না এখানেও নাই স্টার্ট পোস্ট এখানে আপনারা পোস্টটা করতে একটু খেয়াল রাখবেন দেখছেন আমি একটু এদিক সেদিক পুসটা একটা ক্লিক করছি আমার পুসটা ড্রাফটে চলে গেছে মানে ড্রাফট সতর্কতা হ্যাঁ খুবই সতর্ক খুবই সতর্কতার সহিত কাজ করতে হয় মানে এখানে কি celebrate creator boot add your post share that নাই ড্রাফটে কখনো আমার পোস্ট যায়নি আজকে হঠাৎ যে ড্রাফটেই চলে গেল এখন পাই কেমনে ড্রাফটের পোস্টটা ওখানে গিয়া ড্রাফট পোস্ট আছে নি এই জায়গার মধ্যেও নাই job post post activity post activities post অ্যাক্টিভিটিসে আসার পরে এখানে তো ড্রাফটে দেখতেছি না আয় হায় রে তো সুন্দর করে পুষটা বানাইলাম ড্রাফটে চলে গেল আচ্ছা স্যার আবার পুস্ট দিয়ে দেই কি বলেন <clears throat> পুস্টটা আবার ক্রিয়েট করে ফেলি পরে দেখবো ড্রাফটে এখন আর এসিডি দরকার না এসিডি দরকার নেই আমরা এসিডি এসিডি শিখলাম হ্যাঁ ঠিক আছে পুস্টটা আমি তো ডান এই যতটুকু দেখাইছি ওখান থেকে ডানে দিয়ে দিলেই পুস্ট হয়ে যায় স্যার হ্যাঁ, দেওয়ার হ্যাঁ। কারণে চলে আসছে এখন আমি পুস্টে ক্লিক করলাম আমার এটা পুস্ট হয়ে যাব কন্টিনিউ হ্যাঁ, এখন যদি আমি আবার পুস্ট করতে চাই তাহলে আবার কন্টিনিউতে ক্লিক করবো এটা আমার পেজে যাইবো তাইলে আমার পেজে আমি এখন পুস্ট দিচ্ছি না কারণ আমার পেজটা এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট সেট আপ করিনি গতদিন বসছিলাম তারপরে ফোন আসছে আমার বোনের মেডিকেলের এই জন্য আর যাইনি তাইলে আর আমার দরকার নাই ঠিক আছে আচ্ছা, তাহলে পেজে যাব পেজে যাব পেজে যাই এটা জানি না মানে একই একই পোস্ট পেজে যাওয়া এই যে পেজে আলাদা এই যে কন্টিনিউ আসছে না স্যার কন্টিনিউতে ক্লিক করার পরে পেজের মধ্যে চলে আসবে আচ্ছা যদি বলতেন তাহলে পোস্টটা দিয়ে দিতাম তবে আমার পেজটা এখনো আনসিকিউর তো পেজে সেটআপ 100% শেষ হয়নি আমি আবার পেজে আলাদা ভাবে পেজে পোস্ট করি ও আচ্ছা বুঝতে পারছি ওখান থেকে ওই যে দেখছেন সরাসরি পেজে যাইতো আমার এখন পেজটা এখনো আনসিকিউর এই জন্য আমি আর করিনি আরে আচ্ছা, আচ্ছা, আচ্ছা যাই হোক এখন দেখেন অলরেডি একটা অ্যাকাউন্ট চলে গেছে আর একটা অ্যাকাউন্ট আর আমি চাচ্ছি না হারাইতে <laughs> আমার যে অ্যাকাউন্টটা গেছে তাহলে আমাদের পোস্ট এই পোস্টার আমরা প্রোফাইলে করলাম তাই না হুম স্যার প্রোফাইলে করলাম এখন দেখেন আমাদের লিঙ্কডিনের প্রোফাইলের পোস্টগুলো অনেক স্ট্যান্ডার্ড মানে ফেসবুকের মতো না অনেক স্ট্যান্ডার্ড এবং অনেক রিচেবল অনেক শক্তিশালী পোস্ট এখন দেখেন আমরা যে পোস্টটা করছি সেই পোস্টটার এখান থেকে আমাদের লাইক আসবে এই পোস্টটা আমাদের কি করবে যেহেতু আমার এখনও কানেক্টর কম আমার হয়তো একটু কম আসতে পারে আপনার কানেক্টর একটু বেশি হলে আপনার কাছে একটু বেশি আসবে তবে আমরা যেহেতু হ্যাশট্যাগ ইউজ করছি আমরা পুস্টটাকে আমরা এসিও e করছি সেহেতু আমাদের অন্য সবার তুলনায় আমাদের পুস্টের রিচ এঙ্গেজমেন্ট তারপরে লাইক কমেন্ট অন্যদের তুলনায় একটু বেশিই আসার কথা ঠিক আছে যেহেতু আমাদের সব কিছুগুলোকেই হান্ড্রেড পারসেন্ট প্রফেশনালি দেওয়ার চেষ্টা করছি ওকে তাহলে কিভাবে অর্গানিক একটা পোস্ট লিঙ্কডিনে করতে হয় এটাকে বলা হয় লিঙ্কডিন অর্গানিক পোস্ট কথা বুঝতে পারছেন তাহলে কিভাবে লিঙ্কডিনে একটা অর্গানিক পোস্ট করতে হয় এই পোস্টটাই আমরা কি খুশি করতে পারবো এই পোস্টটাই আমরা লিঙ্কডিনে করতে পারবো লিঙ্কডিনের পেজে করতে পারবো লিঙ্কডিনের গ্রুপে করতে পারবো সেম ওয়েতে যদি আমরা লিঙ্কডিনের আলাদা পোস্ট করি পেজে আলাদা পোস্ট করি সেম ওয়েতে করবো যদি গ্রুপে করি তাহলে সেম ওয়েতে করব আমি যা অবশ্যই সামনের ক্লাস করব কিভাবে একটা লিঙ্কডিন পেজ ক্রিয়েট করতে হয় জি না ভাই হামিদুর নামে কাউকে তো চিনি না আমি কথা বুঝতে পারছেন আমি কিভাবে সামনের ক্লাসে আমরা কিভাবে লিঙ্কডিনে একটা পেজ ক্রিয়েট করতে হয় হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল একটা পেজ ক্রিয়েট করতে হয় সেটা সামনের ক্লাসে করব যাই হোক আমাদের পুস্ট শেষ এখন আমরা কি করব আমরা জব খুঁজবো এখন আমরা জব খুঁজব আচ্ছা জব খোঁজার জন্য দেখেন আমরা সার্চ বারে ক্লিক করলাম যেমন মনে করেন আমি গুগল এডসের জব খুঁজব আপনারা খুঁজবেন কেউ খুঁজবেন ইউটিউবের কেউ খুঁজবেন ফেসবুকের যেহেতু এখন পর্যন্ত আপনার স্কিলগুলা শেষ হয়নি যেমন ফেসবুকের মার্কেটিংই বলে ফেসবুক মার্কেটিং আমি ফেসবুক মার্কেটিংয়ের জব খুঁজবো তাহলে ফেসবুক মার্কেটিংয়ে ক্লিক করলাম এটাই হচ্ছে আমার কি টার্গেটেড কিওয়ার্ড এটাকে বলা হয় কি টার্গেটেড কিওয়ার্ড এখানে কি হোম পেজে হোম পেজে থাকার পরে আপনার ওই সার্চ বারে না ডায়াল করতে হবে হ্যাঁ আসছে এই তো আসছে হোম পেজও আসে স্যার আপনার প্রোফাইল পেজও আসে হোম পেজ থেকে আসে কোনো সমস্যা নাই আচ্ছা এখন আমরা পাইলাম ফেসবুক মার্কেটিংয়ের দেখেন digital marketing executive digital marketing specialist digital marketing specialist digital marketing executive digital marketing executive দেখছেন কত ধরনের পোস্ট করা হয়েছে এটা হচ্ছে এক মাস আগে পোস্ট করা হয়েছে রিমোট রিমোট মানে হচ্ছে যারা অনলাইনে কাজ করতে পারবেন রিমোট মানে হচ্ছে অনলাইনে অর্থাৎ আপনার বাড়ি থেকে ইউনাইটেড কিংডমে কাজ করতে পারবেন এটাকে বলা হয় রিমোট আচ্ছা এখন দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এই জবটা দেওয়া হয়েছে এক ঘন্টা আগে জব জব পোস্টটা এক মাস আগে জব পোস্টটা দেওয়া হয়েছে সেই জব পোস্টে তেইশটা অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত পড়ছে আচ্ছা এটার মধ্যে কোনো আপনার যেগুলো দেখাচ্ছে না আচ্ছা এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভের মধ্যে ছয়টা অ্যাপ্লিকেশন পড়ছে ষাট দিন আগে অ্যাপ্লিকেশন হয়েছে তিন উইকে আগে কোনো অ্যাপ্লিকেশন পড়ছে না ঠিক আছে তো অনসাইট যেহেতু এটা হচ্ছে অন এই যে অনসাইট কাজগুলোর মধ্যে তেমন একটা অ্যাপ্লিকেশন পড়তেছে না দেখতে আচ্ছা ডিজিটাল মার্কেটিং এভাবে দেখেন আপনারা এগুলা দেখতে পাচ্ছেন রিমোট যে ডিজিটাল মার্কেটিং লিড অর্থাৎ লিড জেনারেশনের কাজ করার জন্য সে মানুষ খুঁজছে সে রিমোট কাজ করে দিতে পারবেন তিন সপ্তাহ আগে কাজের পোস্ট করছে নয়জন মানুষ এখন পর্যন্ত অ্যাপ্লাই করছে আচ্ছা আসেন মানে এখানে বায়াররা অ্যাপ্লাই করছে নাকি বায়াররা বিভিন্ন কোম্পানি বিভিন্ন কোম্পানি এই পোস্টগুলা করছে সে মানুষ মানে এমপ্লয়ার চাচ্ছে মানে কর্মচারী আচ্ছা, চাচ্ছে মানে সেখান থেকে কর্মচারী আমরা লিড জেনারেটর তারা তাদের হ্যাঁ, হ্যাঁ। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ এই যে এই যে অপশনটা এই অপশনটা সে কি চাচ্ছে পেইড মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজার লিপসন্স মিডিয়া সেইগুলা তার কাজের সম্পূর্ণ স্যাম্পল দিয়ে দিছে দেখেন গার্ডিয়ান জবস হ্যাঁ Guardian jobs London England United Kingdom on site তাইলে সে ওই জায়গার মধ্যে ডাইরেক্টলি উপস্থিত হইয়া কাজ করতে হইব ফুল টাইম কাজ করতে হইব মিড সিনিয়র লেভেল অবশ্যই মানুষটাকে সিনিয়র লেভেল হইতে হইব একান্ন থেকে দুইশো employers staffing and recruiting okay এগুলো তার এতজন মানুষ তার হ্যাঁ রিমোট মানে জব না আমি দেখাচ্ছি যে জবের জন্য যে মানুষের রিকোয়ারমেন্টগুলো কি কি চায় ঠিক আছে আচ্ছা সে দেখেন এখানে স্যালারি স্যালারি কাউন্ট করছে চল্লিশ থাউজেন্ড থেকে পঞ্চাশ thousand plus ten percent bonus এটা হচ্ছে বাৎসরিক ইন টোটালারি টোটাল বছরে ওকে আমরা এখন আরও কিছু কি করব ওখান থেকে ফিল্টারিং করব। ফিল্টারিং মানে হচ্ছে আমরা এটারে শর্ট করব। ঠিক আছে এই যে দেখেন এখানে আমাদের লোকেশন দেয় ইউনাইটেড কিংডম ওকে আমরা যদি এখান থেকে লোকেশন দিয়ে দিতে দিয়ে দেই ইউনাইটেড স্টেট uh, দিয়ে দেই হ্যাঁ ইউনাইটেড স্টেট দিয়ে দেই দিলাম ইউনাইটেড স্টেট কি আসে জাস্ট ইউনাইটেড স্টেট এই যে এখন যে জবগুলো আসছে প্রত্যেকগুলো ইউনাইটেড স্টেট লোকালের job Facebook marketing in United State আমরা শুধু ফেসবুক মার্কেটিংয়ের জব চাচ্ছি তাহলে এগুলাই সবগুলো ফেসবুক মার্কেটিং রিলেটেড এটা হচ্ছে রিমোট জব আমি রিমোট জব এই জবের উপরে ক্লিক করলাম DM digital marketing specialist DM মানে মেসেজ করা আপনি আমাকে মেসেজ করেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট যিনি রিমুভ রিমোট কাজ করতে পারবেন অ্যাডিশনাল গ্রুপ আচ্ছা দেখেন আমাকে কি কি দিচ্ছে additional group DM DM DM দ্বারা কি বুঝায় অনেকেই অনেকেই অনেকেই এই টেমপ্লেটের ডিএম ইউজ করে ডিএম মি ডিএম দ্বারা কি ডিএম মানে মেসেজ করা অ্যাপ্লাই করা ডিএম মানে আপনার ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামের মেসেজকে বলা হয় ডিএম স্যার ইনস্টাগ্রামের মেসেজকে বলা হয় ডিএম বুঝছেন আচ্ছা এখন ফুল টাইম কাজ করতে পারবেন ফোরটি আওয়ার্স এগো এটা অ্যাপ্লাই করা হয়েছে বারোটা অ্যাপ্লিকেশন অলরেডি পোস্ট হয়ে গেছে তারপরে হচ্ছে এমপ্লয়ার হচ্ছে এক হাজার থেকে পাঁচ হাজার এমপ্লয়িজ স্টাফিং অ্যান্ড রিক্রুটিং এগুলা মানে আবার একটা জিনিস হচ্ছে যে জব ডেসক্রিপশন এটা দেখেন ভালো করে এই বিষয়গুলো হচ্ছে কি আপনার অনেকটাই জব আপনি অ্যাপ্লিকেশন করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন কখন যে অ্যাপ্লিকেশনটা আপনার কাজে আসবে সেটা বলা যায় না কথা বুঝতে পারছেন তো এটা যদি আবার আমরা যদি যেহেতু আমরা লিঙ্কডিনটা ফ্রি ইউজ করি এই জন্য এহানের জবগুলা কার্যকরিতা একটু কম করে কিন্তু আমরা যদি লিঙ্কডিনের পেইড প্রিমিয়াম ইউজ করতাম তাহলে আমাদের প্রত্যেকটা জবের অ্যাপ্লিকেশন আমাদের জন্য খুবই কার্যকরী হতো আমরা দশটা বা পনেরোটা জবের জন্য অ্যাপ্লাই করলে আমাদের একটা জবের অর্থাৎ আমাদের প্রত্যেকটা জবের আনসার আসতো আচ্ছা যাই হোক ডেট পোস্ট আমরা দেখি এখন এখান থেকে ইউনাইটেড স্টেট দিলাম আমরা যে কোনো কান্ট্রি এখান থেকে দিতে পারি বাংলাদেশ চাইলেও দিতে পারবো বাংলাদেশ দিই এই যে বাংলাদেশ দেন বাংলাদেশের মানুষ এই জায়গার মধ্যে পোস্ট করছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট রিমোট নেয়ার জন্য ঠিক আছে সিনিয়র এক্সিকিউটিভ প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই যে এটা হচ্ছে আমার প্রোফাইল ম্যাচ এই পুস্টটা হচ্ছে এই জবটা হচ্ছে কি আমার প্রোফাইল ম্যাচ এটা আমার প্রোফাইলের সাথে ম্যাচ করতেছে ওকে সো দ্যাট আমরা যে কোনো কান্ট্রি এখান থেকে কী করতে পারব এখান থেকে সার্চ করতে পারব যেহেতু আমরা ইউনাইটেড স্টেট দিয়েই দেখি ইউনাইটেড স্টেটটাই আমরা দেখি ওকে ওকে এখন ডেট পোস্ট ডেট পোস্ট হচ্ছে আমরা কোন দিন আমাদের জবটা পোস্ট করছে আমরা যদি এনি টাইম দেই অর্থাৎ এখন থেকে যদি পাঁচ মাস আগেরও জব পোস্টটা এখানে ব্যালিড থাকে অর্থাৎ তারা যারা জব পোস্ট করছে তারা যদি এটা উঠাইয়া না নেয় তাহলে আমাদের এখানে শ করবে যদি পাস্ট উইক গত সপ্তাহে পোস্ট করে সেই পোস্টটা আমরা দেখব যদি পাস্ট টুয়েলভ আওয়ার যদি গত বারো ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে টোয়েন্টি ফোর আওয়ার্স গত চব্বিশ ঘন্টার মধ্যে কেউ পোস্ট করলে সেটা দেখব নাকি পাস্ট মান্থ অর্থাৎ গত এক মাস থেকে যে পোস্ট করছে তাকে দেখব আচ্ছা দিলাম আমরা রিসেন্ট দিলাম অর্থাৎ টুয়েলভ আওয়ার দিলাম twenty sorry twenty four hour দিলাম আমাদের এখন এই মুহূর্তে যে পোস্টগুলো আসছে সেই পোস্টগুলো কি সেই পোস্টগুলো হচ্ছে এই যে দেখেন টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে শো হচ্ছে one K plus result one K plus result হচ্ছে আমাদের এক হাজারের বেশি রেজাল্ট আছে আমাদের জবের কি টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ গত চব্বিশ ঘন্টার ভিতরে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো পড়ছে অর্থাৎ যে সমস্ত জব পোস্টগুলো এই জায়গার মধ্যে পড়ছে তা এক হাজারের বেশি আছে এখান থেকে আমরা কুইজা কুইজা এক হাজারের বেশি পোস্টের মধ্যে আমরা কি করতে পারবো আমরা অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে এই যে দেখেন এটা আমার প্রোফাইলের সাথে ম্যাচ আছে Facebook and Google ads specialist AdWords এসে আমরা আমি চাইলে এটাতে অ্যাপ্লাই করতে পারবো এটা পনেরো ঘন্টা আগে হয়েছে এটা ইজি অ্যাপ্লাই আছে আচ্ছা যাই হোক তারপরে আসেন অ্যাপ্লাই দুই ধরনের একটা হচ্ছে অ্যাপ্লাই একটা হচ্ছে ইজি অ্যাপ্লাই এভাবে আমরা এই যে পেজ নেক্সট পেজ আমরা দিতে পারবো তিন নাম্বার পেজ চার নাম্বার পেজ করে চল্লিশ পেজ পর্যন্ত আমাদের এখানে আছে আমরা চল্লিশ পেজ পর্যন্ত দেখতে পারবো আপনার প্রোফাইল আইডি একটু দেন না এই মেসেজে স্যার ঢুকে দেখি কোনটা স্যার এই যে স্যার লিঙ্কে দিন আইডিটা স্যার খুঁজে পাচ্ছি না আপনাকে আচ্ছা আমি ফেসবুকে দিচ্ছি মেসেঞ্জারে দিব রে এখন ক্লাস শেষ করে নেই আচ্ছা এক্সপিরিয়েন্স লেভেল আসুন এক্সপিরিয়েন্স লেভেল আমার এক্সপিরিয়েন্স লেভেল ইন্টার্নশিপ ইন্টার্নশিপে আসি না এন্ট্রি লেভেল মানে একদম কাজে ঢুকছি এ ধরনের ইন্টার্নশিপ মানে হচ্ছে আমরা প্রশিক্ষণ নিচ্ছি অ্যাসোসিয়েট মানে মানে এন্ট্রি লেভেল থেকে আমরা কিছু এখন সামনে আগাইছি মেড সিনিয়র মোটামুটি সিনিয়র হয়ে গেছি আমরা ডিরেক্টর লেভেল না এক্সিকিউটিভ অবশ্যই আমরা এক্সিকিউটিভ লেভেল দিব এক্সিকিউটিভ লেভেল সিলেক্ট করার পরে আবার এখান থেকে এটা সার্চ করে নিয়ে আসো কিছু সময় লাগে স দেখেন আমাদের এক্সিকিউটিভ লেভেল কাজের অর্থাৎ হাই এক্সপিরিয়েন্স লেভেল কাজের জন্য আমাদের জন্য মাত্র কয়টা পোস্ট আছে চল্লিশটার মতো রেজাল্ট আছে এই জায়গার মধ্যে চল্লিশটার মতো এই যে রেজাল্টগুলো আমরা দেখি এখানে আছে এই যে দেখেন আর এখানে দেখেন আগে কিন্তু আমরা পেজ দেখতে পাচ্ছিলাম এখন ওয়ান পেজ আর টু পেজ জাস্ট দেখতে পাচ্ছি আচ্ছা আমরা পোস্ট বিপি অফ ফেড সোশ্যাল এজেন্সি বিপি এগুলো বিভিন্ন এজেন্সি যে সে খুঁজতেছে বিপি অফ কন্টেন্ট এভাবে আমরা কি করব এক্সিকিউটিভ না দিয়া আচ্ছা মিড সিনিয়র লেভেল দেই মিড সিনিয়র লেভেল দেওয়ার পরে মিড সিনিয়র লেভেল দেওয়ার পরে দেখেন এক্সিকিউটিভটা উঠাইলাই হ্যাঁ মিড সিনিয়র শো রেজাল্ট আচ্ছা এই যে এখন যে পোস্টগুলো আসছে সেই পোস্টগুলো হচ্ছে আমরা যারা মিডল ক্লাসের কাজ জানি মোটামুটি কাজ মানে মোটামুটি একদম কমও না আবার খুব হাই কোয়ালিটিরও না এই ধরনের যারা কাজ জানি ওই ধরনের মানুষের জন্য তারা এই পোস্টগুলো করছে ওই পোস্টগুলো আমরা কি করব এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো আচ্ছা তারপরে আসেন কোম্পানি আমরা কিছু কোম্পানিকেও আমরা কি করতে পারবো সার্চ করতে পারবো দেখেন এই যে কোম্পানিগুলো বিভিন্ন ধরনের কোম্পানি দিছে এই কোম্পানিগুলো থেকে আমরা এখান থেকে কি করতে পারবো আমরা চাইলে ফিল্টার করতে পারবো এখান থেকে কোম্পানিকে যে কোম্পানিগুলো এখানে দিছে সেই কোম্পানিগুলো কি আমরা ফিল্টার করে নিয়ে আসতে পারবো মানে এই যে কোম্পানিগুলো এখানে বর্তমানে অ্যাপ্লাই করছে এই কোম্পানিগুলো থেকেও আমরা চাইলে আরও কমাইতে পারবো কথা বলছে চাইলে আমরা এখান থেকে সার্চ করে কোম্পানির নাম নিয়ে আসতে পারবো এই জায়গা থেকে সার্চ করে আমরা কোম্পানির নাম নিয়ে আসতে পারবো ওকে তারপরে আসেন জব টাইপ জব টাইপ হচ্ছে আমরা ফুল টাইম কাজ করব না পার্ট টাইম কাজ করব নাকি কন্ট্রাক্টে কাজ করব না ভলেন্টিয়ারে কাজ করব না ইন্টার্নশিপে কাজ করব ফুল টাইম জব হচ্ছে মানে হচ্ছে আপনি আট ঘন্টা কাজ করতে পারবেন প্রতিদিন সপ্তাহে পাঁচ দিন প্রতিদিন আট ঘন্টা করে কাজ করতে পারলে আপনাকে ফুল টাইম কাজের বলা হয় যে আপনি ফুল টাইম কাজ করতে পারবো পার্ট টাইম জব হচ্ছে আপনি ঘন্টা ওয়ারি কত মনে করেন আপনি দিনের কিছু সময় কাজ করতে পারবেন সেটা হচ্ছে part time job contact job হচ্ছে আপনি তার সাথে কন্ট্যাক্ট করবেন যে কত সময়ের জন্য বা এক সপ্তাহের জন্য বা দুই দিনের জন্য যা বা পনেরো দিনের জন্য এই ধরনের এইভাবে মানুষ কি করে পুস্ট করে সেগুলোকে আপনি কি করতে পারবেন ফিল্টার করে নিয়ে আসতে পারবেন আপনার চাহিদা মতো ভলেন্টিয়ার ভলেন্টিয়ার মানে হচ্ছে সাহায্যকারী ইন্টার্নশিপ হচ্ছে আপনি কাজ শেখার জন্য কাউকে কাজ করে দিচ্ছেন সেরকম পুস্টও অনেকেই করে সেগুলোকেও আপনি চাইলে কি করতে পারবেন ফিল্টার করে নিয়ে আসতে পারবো আমি ফুল টাইম কাজ করতে পারবো আমার সেই ধরনের এনার্জি আছে সময় আছে এই জন্য আমি ফুল টাইমকেই রেজাল্ট হিসাবে নিয়ে আসলাম ওকে তারপরে আসেন অনসাইট রিমোট আমরা অনসাইট মানে হচ্ছে আপনি কি কোম্পানিতে গিয়ে কাজ করতে পারবেন নাকি রিমোট কাজ করবেন না হাইব্রিডের কাজ করবেন এখন আমরা রিমোট কাজ করব অবশ্যই আমরা রিমোট কাজ করব যেহেতু আমরা এই মুহূর্তে ইউনাইটেড স্টেটে যাওয়া সম্ভব না আর ইউনাইটেড স্টেটের যাওয়া আমাদের ভবিষ্যতে ইন ফিউচারে যাওয়া হবেও কিনা সেটা আমরা জানি না সো দ্যাট আমরা সবসময় রিমোট দিব রিমোট দিয়ে এখানে সার্চ দিব দেখেন যত সময় যাচ্ছে আমার আমি যখন দিছিলাম last twenty four hours job post তখন আমাকে ওয়ান কে প্লাস এখানে জব পোস্ট দেখাইছে তারপরে মিডিয়াল দিছি দিছিলাম যখন তখন আমাকে কিছু কম দেখাইছে ছয়শো প্লাস দেখাইছে এখন ফুল টাইম যখন দিছিলাম তখন চারশো প্লাস দেখাইছে কিন্তু রিমোট যখন দিছি তখন দেখাচ্ছে আমাকে প্রায় দুইশোর কাছাকাছি আচ্ছা তারপরে এখান থেকে ইজি অ্যাপ্লাই অ্যাপ্লাই দুই ধরনের যা একটা হচ্ছে হার্ড অ্যাপ্লাই একটা হচ্ছে ইজি অ্যাপ্লাই ওকে এই গেলে গেল তাইলে আপনি আরও যদি চান তাহলে অল ফিল্টারে ক্লিক করতে পারবেন অল ফিল্টারে ক্লিক করে এই জায়গা থেকে মোস্ট রিসেন্ট অর্থাৎ আপনি এই মুহূর্তে জবটা পোস্ট করছে কি না সেগুলো দিতে পারবেন এই যে আমি এখানে যেগুলা আপনার ক্লিক করছি সেগুলো আপনি এই জায়গা থেকেও এইভাবে দিতে পারবেন আমি যেভাবে দিছি ওইভাবে ইজি অ্যাপ্লাই অন করে মানে আপনি কি ইজি অ্যাপ্লাই চাচ্ছেন তাহলে ইজি অ্যাপ্লাইটা অন করে রেখে দিলেন ঠিক আছে লোকেশন কি চাচ্ছেন আমি নিউ ইয়র্ক সিটি চাচ্ছি আমেরিকার মধ্যে লোকেশন কি চাচ্ছেন আমেরিকার হচ্ছে প্রায় বায়ান্নটা স্ট্রিট আছে পঞ্চাশটা বা বায়ান্নটা স্ট্রিট আছে এই পঞ্চাশ বায়ান্নটা স্ট্রিটের নামগুলো হচ্ছে দেখেন New York Los Angeles Boston হ্যাঁ এই আপনি কি চাচ্ছেন ওই জায়গাগুলোর পুষ চাচ্ছেন নাকি আরও কিছু পুষ চাচ্ছেন বা আরও কিছু চাচ্ছেন যদি না চাইলে এগুলো ওটাইয়া দিয়ে দিবেন অল ইউনাইটেড স্টেটের মধ্যে যে পোস্টগুলো আসে সেই পোস্টগুলো আপনার সামনে আসবে ইন্ডাস্ট্রি অনলাইন এই ইন্ডাস্ট্রিগুলো কোন ধরনের ইন্ডাস্ট্রি চাচ্ছেন আপনি আপনি যদি এখান থেকেও ইন্ডাস্ট্রি ফিল্টার করতে চান আপনি ইন্ডাস্ট্রি ফিল্টার করতে পারবেন online audio and video media human resource service food and beverage manufacturing software development insurance staffing and recruiting technology information and internet non-profit organization IT service and IT consultation advertising service in total আপনি এখান থেকে কি করতে পারবেন আপনি ইন্ডাস্ট্রিকেও কি করতে পারবেন ফিল্টারিং করতে পারবেন যত ফিল্টারিং করবেন তত আপনার জব পোস্টের পরিমাণ কমে আসবে ওকে তারপরে আসেন আপনি কি করতে পারবেন জব ফাংশন আপনি কোন ধরনের জব চাচ্ছেন আপনি স্ট্র্যাটেজি প্ল্যানিং জব চাচ্ছেন রিসার্চের জব চাচ্ছেন অ্যানালাইটিক্সের জব চাচ্ছেন বিজনেস ডেভেলপমেন্টের জব চাচ্ছেন মার্কেটিং প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাডভার্টাইজিং আপনি এখান থেকেও কি করতে পারবেন আপনার জব ক্যাটাগরিটাকে আপনি চাইলে ফিল্টারিং করতে পারবেন হ্যাঁ এখন আমি দিচ্ছি এখানে সবগুলোই আমাকে জাস্ট রাইটিং এডিটিং এইটা বাদে সবগুলোই আমার জন্য কি হচ্ছে আমার জন্য প্রেফারেবল অর্থাৎ আপনারাও মনে করবেন আপনাদের জন্য প্রেফারেবল কারণ এখানে সবগুলোই কম বেশ আপনাদের দেখানো হবে কিভাবে একটা বিজনেসকে ডেভেলপমেন্ট করবেন কিভাবে একটা প্রজেক্টকে ম্যানেজ করবেন কিভাবে ইনফরমেশন টেকনোলজির সাথে নিজেকে সবসময় যুক্ত রাখবেন সেগুলোকে ডেভেলপ করবেন কিভাবে সেলস করবেন অ্যাডভার্টাইজিং করবেন সবগুলোই মোটামুটি আপনাদের ইনশাল্লাহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমি এবং দেখিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা এখান থেকে আরও আরও নিচে আছে কিনা জব টাইটেলস দেখেন আরও আছে আপনি যদি আরও চান জব টাইটেলসগুলা নিয়ে আসতে পারবেন insight manager digital media manager দেখতে পাচ্ছেন এখান থেকেও আপনি জব পোস্টগুলোকে এই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এটাকেও আপনি চাইলে এটাকে নিয়ে আসতে পারেন তাহলে এখান থেকে আপনি কি করতে পারেন নিজেকে কি করতে পারেন আরও ফিল্টারিং করিয়া নিজের একদম কেপাবলের মধ্যে একদম আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবেন আপনি যদি শুধুই চাচ্ছেন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের পোস্ট যেগুলো আছে সেই যে পোস্টগুলো আপনার চোখের সামনে আসছে তাহলে এখানে ফিল্টারিং করবেন ঠিক আছে আপনার আন্ডার টেন অ্যাপ্লিকেশন অর্থাৎ যে সমস্ত কাজে এখন পর্যন্ত দশটার কম অ্যাপ্লিকেশন হয়েছে সেই সমস্ত কাজ চাইতে সেই সমস্ত কাজের পোস্ট চাইলে এটাকে অন করে দিবেন যেখানে রেজাল্ট কমে আসছে কিন্তু ঠিক আছে তারপরে ইন ইউর নেটওয়ার্ক আপনার নেটওয়ার্কের সাথে ম্যাচ করার থাকলে সেটা অন করে দিবেন তারপরে আসেন এখান থেকে স্যালারি মানে আপনি কত টাকা স্যালারির কাজ চাচ্ছেন মনে করেন এটা এটা কিন্তু বাৎসরিক স্যালারি এটা কিন্তু মান্থলি স্যালারি না আপনি কি এক লক্ষ আশি হাজার টাকার স্যালারির কাজ চাচ্ছেন নাকি এক লক্ষ ষাট হাজার টাকা অর্থাৎ আপনার আমরা বিশ হাজার টাকাই স্যালারির কাজ দিই না চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার পাউন্ডের স্যালারির কাজ দিই চল্লিশ হাজার পাউন্ড মানে কত জানেনি বাংলাদেশি টাকায় প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা এক মাসে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকাম করলে কি আর আপনার বাপ ভাই ঘুমাইয়ে গাইব সমস্যা নাই রেজাল্ট থ্রিতে দিলাম এখন দেখেন আমরা ওল কিছু সব কিছু ফিল্টারিং করে নিয়ে আসছি এই পোস্টগুলো আমাদের এখন আছে ওকে এখন আমরা কি করব এগুলোতে অ্যাপ্লাই করব মনে করেন সিনিয়র অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজিস্ট এই ভদ্রলোক বা এই জবটাতেই আমি কি করব পোস্ট করব আমি একটা অ্যাপ্লাই করব তাহলে আমি ইজি অ্যাপ্লাইয়ে ক্লিক করলাম ইজি অ্যাপ্লাইয়ে দেখেন আমার সবগুলো ঠিক আছে জয়নাল আবেদিন আমার মোবাইল নাম্বার ঠিক আছে তারপরে হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস ঠিক আছে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে হোম অ্যাড্রেস অ্যাড্রেস দেই দিলাম address line two same city দিলাম ওয়াল্লা এটা কি চলে আসছে সিলেট পিটি সিলেট বাংলাদেশ ঢাকা নেক্সট পোস্টকোড একত্রিশশো নব্বই নেক্সট এনে আমার রিজাম রিজাম মানে হচ্ছে আমার সিবি অ্যান্ড আমার সিবি আপলোড করা আছে আপনারা একটা প্রত্যেকে একটা প্রফেশনাল সিবি বানাইবেন যে সিবিটার মধ্যে আপনার টোটালি ইনফরমেশন দেওয়া আছে তারপরে এখানে একটা কভার লেটার ডেসক্রিপশন লিখবেন যে কভার লেটার ডেসক্রিপশনের মধ্যে আপনার টোটাল এক্সপিরিয়েন্স লেখা আছে তারপরে নেক্সট নেক্সট পরে এখানে আপলোড ফটো আমার ফটো আপলোড করতে চাই দেই একটা এই ছবিটা দিয়ে দিই ওকে তারপরে নেক্সট ওকে নেক্সটে কী আছে দেখি সবগুলোই ঠিক আছে আমার কিছু এডিট করা লাগবে না রিমুভ করা লাগবে না তারপরে next do you like public yes আমি এটা পাবলিক চাই do you have experience working yes yes I have more experience paid advertising campaign do you have experience working with social media I mean yes okay তারপরে হচ্ছে do you currently live in the Washington DC না আমি এখন ডিসিতে বাস করি না are you currently eligible to work in United State না আমি ইউনাইটেড স্টেটে কাজ করতে খিতা নাই কারেন্টলি ইউনাইটেড আমি বাস করি না তো এটা ইউনাইটেড স্টেটের আমি নাই do you now or in the future require visa sponsorship to continue working in the state আচ্ছা এটা দিতে পারি ইয়েস সে যদি আমাকে বিসা স্পন্সর করে তাইলে কি আমি সে তাহলে রাজি আছি আমরা এক হাজার পার্সেন্ট রাজি আছি রিভিউ দিলাম রিভিউ মানে হচ্ছে আমার যে আমি অ্যাপ্লাইটা করতেছি সেই অ্যাপ্লাইকে সব কিছু ঠিক আছে কি না হ্যাঁ ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে একটা জব পোস্টকে এটা ফেক কেউ কেউ ফেকও জব পোস্ট করে না এটা কি রিয়াল রিয়েল বোঝার সিস্টেম হচ্ছে এই যে আমরা বিভিন্ন জিনিস ইয়েস ন এভাবে দিলাম এই বিষয়গুলো যদি সেট করা থাকে সুন্দর হইরা তাইলে মনে রাখবেন এটা হচ্ছে মোটামুটি বোঝা যায় যে এইট্টি পারসেন্ট মনে রাখবেন এটা রিয়েল একটা জব পোস্ট ঠিক আছে তারপরে অনেক সময় কথা থেকেই যায় অনেকে লিড জেনারেশনের জন্য কাজ করে আর আমেরিকানরা একটু বেশিই করে সো সাবমিট অ্যাপ্লাই করলাম সাবমিট অ্যাপ্লাই করার পরে এখন আমার একটা অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে এই যে দেখেন আমার সাবমিট আছে your application was send to Rational three sixty okay এখন আমাকে বলছে আমি কি প্রিমিয়ামটা দিতে চাচ্ছি প্রিমিয়ামটা দিলে আমার ভালো হয় আমি আর প্রিমিয়ামে যাব না আমার এত টাকা পয়সা নাই ভাই এখন এইটাই দেখেন প্রিপেয়ার ফর ইন্টারভিউ আমাকে বলতেছে যে আমি ইন্টারভিউর জন্য প্রিপেয়ার থাকার জন্য অর্থাৎ প্রিপারেশন থাকার জন্য মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে রাখার জন্য practice your answer to comment common interview questions কিছু কমন ইন্টারভিউ প্রশ্ন দিব সেই প্রশ্নগুলো সম্পর্কে কিছু প্র্যাকটিস নিতাম এখানে কিছু রিকোয়ারমেন্ট দিছে এইগুলো আমি ফইরা ফইরে এখান থেকে কিছু প্র্যাকটিস নিতাম এই প্র্যাকটিসগুলো থেকে সে তারা কিছু প্রশ্ন করতে পারে যদি ইন্টারভিউ নেয় অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনটা যদি তাদের কাছে চুজেবল হয় তাহলে আমাকে ইমেইলে অথবা লিঙ্কডিনে আমাকে যোগাযোগ করবে তারপরে আমাকে এখান থেকে তারা বলবে অ্যাপ্লিকেশন ইন্টারভিউ দেওয়ার জন্য এখন আমি ইন্টারভিউ দিলে তারা কি করবে আমার ইন্টারভিউ আমি যদি ইন্টারভিউতে টিকি এবং তাদের যদি পছন্দ হয় আমাকে তাহলে এখান থেকে আমাকে কাজের জন্য নিয়ে যাবে ঠিক আছে এই পর্যন্ত হচ্ছে আমরা মোটামুটি একটা জব পোস্ট করতে পারি আরও ভবিষ্যতে ক্লাস হবে আরও বিভিন্ন জিনিস আমরা দেখব আরও অনেক কিছু পাবো অনেক কিছু আপনারা লিঙ্কডিনে এখনও তিন চারটা ক্লাস পাইবেন সো দ্যাট আপনারা লিঙ্কডিনে অনেক কিছু এখনও পাবেন এই পর্যন্ত যে আমরা ক্লাস করলাম বা যতদূর পর্যন্ত আসলাম এই পর্যন্ত আপনাদের কোনো অপিনিয়ন আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা করলে থাকতে পারে করতে পারেন এখন এই মুহূর্তে তো আর বুঝতে পারছি না যখন ভিডিও দেখবো তখন বোঝা যাবে আসলে কোথায় আটকিবো বা কোথায় আচ্ছা। এমনি তো মনে হয় বুঝছি কিন্তু এখন যখন আর্টিকেলে যাবো তখন হ্যাঁ না বিষয়টা হচ্ছে যে অ্যাডভান্স লেভেলটা দেখেছি এখানের মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা যেমন এইটা করলে এইটা হবে কিনা এইভাবে এরকম কোনো প্রশ্ন আছে কিনা আপাতত আমার নেই আমার বাইরে আসে গেছে আসছে সাবিয়া আপু উনি বের হয়ে গেছে ওনার কোনো প্রশ্ন নাই তাইলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ